দেশের বাষট্টি বছরের ইতিহাসে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে বিসি কক্সবাজারের তথ্য মতে গত ছয় মে পর্যন্ত একুশ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয় আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদনে চাষিরাও মহা খুশি সাদা সোনা খ্যাত এই লবণ উৎপাদনে দাবদাহে কর্মময় দিন পার করছেন চাষিরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর অধীন লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় কক্সবাজারের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া জানান দেশে উৎপাদিত লবণের পঁচিশ শতাংশই মহেশখালীতে উৎপাদিত হয় আমাদের জাতীয় চাহিদার সর্বোচ্চ পরিমাণ লবণ মহেশখালী থেকে উৎপাদিত হয় প্রায় মোট উৎপাদনের প্রায় চার ভাগের এক ভাগই মহেশখালী থেকে চাষিদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কারণ এবছর প্রায় সব জায়গাতেই চাষিরা পনেরো দিন থেকে এক মাস সময় পূর্বে তারা মাঠে নেমেছে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় কক্সবাজারের পরিদর্শক উন্নয়ন মোহাম্মদ ইদ্রিস আলী জানান চলতি মৌসুমে দেশের চাহিদা অনুযায়ী লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তেইশ লাখ পঁচাশি হাজার মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে সারা বাংলাদেশের এবার দুই হাজার বাইশ তেইশ লবণ উৎপাদন মৌসুমের লবণের চাহিদা হলো তেইশ লক্ষ পঁচাশি হাজার মেট্রিক টন গত ছয় তারিখ পর্যন্ত একুশ লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে মহেশখালী উপজেলায় ষোলো হাজার সাতশো সতেরো একর জমিতে আট হাজার একশো চৌত্রিশ জন লবণ চাষি চার লক্ষ উনব্বই হাজার আটশো মেট্রিক টন লবণ উৎপাদন করতে পেরেছে গত ছয় তারিখ পর্যন্ত বর্তমান আবহাওয়া যে অবস্থায় আছে আশা করছি এটা যদি থাকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা অর্জিত করতে সক্ষম হব মহেশখালীর অন্যতম অর্থনৈতিক খাত লবণ অধিকাংশ মানুষ এখানে লবণ শিল্পের সাথে সম্পৃক্ত মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় লবণ চাষীরা আজ লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যেমন যেখানে নোনা পানি সেখানে লবণ চাষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়ন করুন এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিসিক যেরকম ভূমিকা রেখেছে আমরা লবণ চাষী সমিতি বিসিকের পাশাপাশি ভূমিকা রাখতে চাই আমাদের মাননীয় সংসদ জনাব আল হাসিফুল্লাহ রফিক উনি যথেষ্ট ভূমিকা রাখেছেন সংসদে ভূমিকা রাখার কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আজকে লবণের ন্যায্য মূল্য পাচ্ছে খেয়ে পরে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত সুখে আছে আগামী তো ইনশাল্লাহ এরকম থাকবে আশা রেখে আমি আমার লবণ শাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সাংসদ মানে বেসিকের চেয়ারম্যান মহোদয় ডিজি মহোদয় সবাইকে আমরা ধন্যবাদ জানাই সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পলিথিন পদ্ধতিতে বেশি পরিমাণ লবণ উৎপাদন হওয়ায় ও লবণের ন্যায্য মূল্য পাওয়ায় আনন্দিত চাষিরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার